এই পোষা আমি যা জিজ্ঞেস করি তার সঠিক উত্তর দিবি ওকে ঠিক আছে স্যার বল আজ ভীষণ শীত পড়েছে এটা কি ধরনের বাক্য হু হু কাপি করা বাক্য স্যার হ্যাঁ কি বলি হতো তারা এটা রাগ রাগমূলক বাক্য স্যার চাপিয়ে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব এটা অত্যাচারমূলক বাক্য স্যার এই পোষা চুপ একদম চুপ নয়তো এটা ব্যাগ স্বাধীনতা হরণকারী বাক্য স্যার আরে এটা তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে আমার তো শেষ পর্যন্ত পাগলা ঘর দিয়ে যেতে হয় এটা খুবই আনন্দদায়ক বাক্য স্যার তোকে আমি খুন করব oh, এটা উগ্রপন্থীমূলক বাক্য স্যার এক্ষুনি আমার চোখের সামনে থাকতে দূর হয়ে যা এই মুহূর্তে ক্লাস থেকে বেরিয়ে যা এটা অসভ্যতামূলক বাক্য স্যার oh, হে আল্লাহ কোন দিকে যাব আমি এটা অন্ধকারে পথ হাতড়ানোমূলক বাক্য স্যার দূর আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি স্যার এরা অনেক ছাত্রেরই চাহিদামূলক বাক্য স্যার এই কি আমার কাছে আয় তোকে না দিলে হবে না স্যার স্যার স্যার স্যার মারেন না স্যার মারেন না স্যার মাফ করে দেন স্যার